সুপ্রিয় দর্শক মন্ডলী আর্সেল নাজমুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার বঙ্কু বাহিনীর প্রথম একটা খেলা হারিবাঙ্গা খেলা তো খেলাটার মধ্যে অংশগ্রহণ করেছেন ইনি হচ্ছেন আলসাদি ইনি হচ্ছে মাহিন ফারদিন ইমন এবং আছে রাজীব তো আমাদের খেলায় অংশগ্রহণ করেছে পাঁচজন প্রতিযোগী তো প্রথম প্রতিযোগী হিসাবে হাড়িটা ভাঙবেন আলসাদি তো চলুন আমরা দেখে আসি হাড়ি সুপ্রিয় দর্শক মন্ডলী এ হচ্ছে হাঁড়ি তো খেলোয়াড়রা সবাই রেডি আছে সবাই হাঁড়ি ভাঙার জন্য প্রস্তুত তো আপনারা দেখতে থাকেন আজকের ভিডিও তো সর্বপ্রথম প্রতিযোগী আমাদের সামনে উপস্থিত আছেন আলসাদি ওকে এখন পরীক্ষা করা হবে এখানে কয় অ্যাঙ্গুল আছে ভাই পাঁচ আঙ্গুল আছে আচ্ছা ঠিক আছে উনি দেখতে পাইতেছে বঙ্কু বাহিনীর দ্বিতীয় প্রতিযোগী মাহিন সরকার মাহিন সরকারকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে এখন দেখা যাবে মাহিন সরকার কতটুকু পারে বঙ্কু বাহিনীর দ্বিতীয় প্রতিযোগী মাহিন সরকার ওকে আমি চেকিংয়ের জন্য বলতেছি যদি বলতে পারে তাহলে ভাববো যে না সে সঠিক দেখতে পায় না এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল ওকে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই বঙ্গবাহিনীর তৃতীয় প্রতিযোগী ফারদিন ফারদিনকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে কাছাকাছি আসে গেছিল কিন্তু দুঃখের বিষয় ভাঙতে পারে নাই তৃতীয় প্রতিযোগী ফেল বঙ্কু বাহিনীর চতুর্থ প্রতিযোগী ইমন খান ইমন খানকে চোখ বাঁধা হচ্ছে সুন্দর করে চোখ বাঁধা সুন্দর করে চোখ বেঁধে দেওয়া হোক যাতে কিছু না ইমন খান প্রতিযোগী চার নম্বর প্রতিযোগী খুবই ডেঞ্জারাস প্রতিযোগিতা বঙ্গবাহিনীর পাঁচ নম্বর প্রতিযোগী বঙ্গবাহিনীর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সবাই ফেল করছে এখন পাঁচ নম্বর প্রতিযোগী রাজীব দেখা যাক রাজীব কি করে ছিল রাজীব খুব কাছাকাছি ছিল কিন্তু দুঃখের বিষয় বঙ্কু বাহিনীর প্রথম রাউন্ড কেউ ভাঙতে পারে নাই দ্বিতীয় রাউন্ডে আবার প্রথম থেকে শুরু হচ্ছে প্রথমে খেলছেন আল সাদি আল সাদি মুলুয়া ওকে ইয়ো ইয়ো ইয়ো ওকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগী মাহিন খান মাহিন খানকে চোখ বেঁধে দেওয়া হোক মাহিন খানকে চোখ বেঁধে দেওয়া হোক বঙ্গ বাহিনীর দ্বিতীয় প্রতিযোগী মাহিন খান চ চো খেলা হবে আজকে যাক কি করে দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক কি করে দ্বিতীয় প্রতিযোগী disqualify disqualify disqualify Mahin again disqualify আমি দুইবার ডিসকানেক্ট সুপ্রিয় দর্শক বঙ্কু বাহিনীর তৃতীয় প্রতিযোগী ফারদিন প্রথম রাউন্ডের খেলা কেউ ভাঙতে পারে নাই এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় প্রতিযোগী ফারদিন ফারদিনকে চোখ বলা হচ্ছে আপনার আমাদের দুটো ভাই ফার্স্ট হয়ে গেল আমরা কেউ ভাবলাম না খুবই দুঃখের বিষয়